গত বিশে নভেম্বর উদ্বোধন হয়ে গেল FIFA World Cup twenty twenty two কিন্তু সমস্যা হয়ে গেল কিছু মুসলমানদের অনেকেই বলছে যেহেতু মুসলিম মুসলিম প্রাণকেন্দ্র কাতার দেশের মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এবং সেই অনুষ্ঠানের মধ্যে ডাক্তার জাকির নায়েক ছিলেন হয়তো বা ইসলামের মধ্যে ফুটবল বিশ্বকাপ বা ফিফা বিশ্বকাপ এটা জায়েজ রয়েছে দেখুন ইসলামের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলার মতো প্রতিটি খেলাই জায়েজ রয়েছে তবে সেই খেলাগুলো যখন টাকার বাজি অথবা তার মধ্যে হার্দিক চলে আসে তখন সেই খেলাটা ইসলামের মধ্যে নাজায়েজ বা হারাম রূপ ধারণ করে কাতার ডাক্তার জাকির নায়ককে এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে আমন্ত্রণ করেছে একমাত্র ইসলামের দাওয়াত উদ্দেশ্যে শুধুমাত্র ডাক্তার জাকির নায়কের আগমনকে আমরা কেন্দ্র করে যদি বলি যে ইসলামের মধ্যে ফুটবল বিশ্বকাপ জায়েজ রয়েছে তাহলে সেটা আমাদের ইমানের দুর্বলতা ছাড়া আর কিছুই না কেননা শরীয়ত যে বিষয়গুলোকে আমাদের জন্য হারাম বা হালাল করেছে সেই বিষয়গুলোকে আমাদের হারাম বা হালাল বলেই মেনে নিতে হবে এই বিষয়গুলোর পাশাপাশি আরও একটি আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে ইয়াউদ্দিন আসারাদের জার্সি কিনে দিই যার ফলে এই সন্তানরে বড় হয়ে ভবিষ্যতে তাদেরকে নিজের জীবনের রোল মডেল হিসেবে ভাবতে থাকে তাদেরকে তাদেরকে নিজের জীবনের ইন্সপায়ারেশন হিসেবে গ্রহণ করে অথচ তাদের এই বয়সে আমাদের উচিত ছিল যে তাদেরকে কালেমা এবং নামাজ শিক্ষা দেওয়া পাশাপাশি হুজুর সাল্লাহ আলাইসাল্লামের আদর্শকে তাদের জীবনের ইন্সপায়ারেশন হিসেবে গ্রহণ করানো হুজুর সাল্লাহ সাল্লামের এই বিষয়ে একটি হাদিস রয়েছে আল মার মামান আহিব্বা অর্থাৎ দুনিয়াতে যে বেশি যাকে ভালোবাসবে কেমতের দিন সে তার সাথেই থাকবে তাহলে ভেবে নিন আপনি ও আপনার পরিবারকে কেমতের দিন আপনি কাদের সাথে দেখতে চান তাই আমাদের শক্ত হাতে এই প্রতিজ্ঞা করতে হবে যে বিশ্বকাপ সহ ইহুদিদের যে সমস্ত ফেস্টিভ্যাল রয়েছে সেই সমস্ত ফেস্টিভ্যালকে সামনে রেখে ছোট ছোট ছেলে মেয়েদেরকে তাদের পোশাক আশাক অথবা জার্সি কিনে না দেওয়া এবং আমাদের মুসলমানদের বর্তমান সময় সবচেয়ে বড় কর্তব্য হলো যে সিরাতে মুস্তাকিমের ওপর প্রতিষ্ঠিত যে আলেম ওলামা রয়েছে তাদের কাছ থেকে বিশ্বকাপের এই ভয়াবহতা সম্পর্কে জানা এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিজেদের সন্তানদেরকে ইসলামিক মাইন্ডে গড়ে তোলা অন্যথায় আপনার সন্তান দুজকের ইন্ধন হওয়ার জন্য আপনার কিনে দেয় একটি জার্সি যথেষ্ট হবে তাই এখন আমাদের কর্তব্য হলো ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে ওলামায় কেরামগঞ্জ যে সমস্ত বক্তব্য রেখেছেন সেই বক্তব্যগুলোকে শেয়ার করার মাধ্যমে সকল মুসলমানদের কাছে পৌঁছে দেয়া যাতে করে আমরা এই পাপাচার থেকে সতর্ক থাকতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে গুণা থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু